FM. শুনছেন সবসময় রেডিও ফুটতে সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফ এম এবং ভূত এফ এম আপনাদের সবাইকে আবার কিরকম হচ্ছে কিরকম হচ্ছে আমি জাস্ট একটা ফান মজা আর কি ওকে সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে ওই বাসাটাতে কেউ থাকে না আচ্ছা বাসাটাতে অনেক সমস্যা টমস্যা হয় তখন আমি আচ্ছা। জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি ক্যানাডায় কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি ক্যানাডার সিটিজেন হয়ে গেছে উনি ওখানেই থাকে বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে এবং এই বাসায় কেউই থাকে না একটা কেয়ারটেকার জাস্ট বাইরে একটা বিল্ডিং এ থাকে ওকে সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং তাহলে কি ওখানে ঢুকা যাবে কিনা তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটু দেখতে চাই শুনছি বাসাটা আচ্ছা। একটু অন্যরকম কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই আপনারা আসতে পারেন আচ্ছা রাতে আমি গেলাম তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো ওই প্ল্যানগুলো প্ল্যান করে আমি ওখানে যাই সো বাট ফর্চুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল ছোট একটা ক্যাম্প আচ্ছা। করার ছিল ছোট একটা ক্যাম্প করার আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকে ছিল রেড ডটের শুটিং ছিল তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকে গুলো দেন আমাদের লাগবে আমরা তিনজন গেলাম তখন তো ওখানে ঢুকলাম ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত পনেরো বারোটার দিকে পনেরো বারোটার দিকে ঢোকার পরে ফিফটি মিনিটস তো যায়নি আমরা তিনজনের মধ্যে একজন বলে যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না আমি চলে যাই আচ্ছা তখন আমি বললাম ওকে ফাইন বাসার বাইরে গাড়ি রাখা আছে তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দেবো আমরা আছি এখানে ও বললো আচ্ছা ঠিক আছে সে চলে গেল আমি আর আমার সাথে আইটি ছেলে ছিল ইমরান নাম ওকে তখনও আমাদের কিন্তু এই ভৌত স্টিমটা হয়নি আমি এটা ভৌত স্টিম হওয়ার আগের কথা বলছি ওকে ইমরান আর আমি আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না মানে বোঝাতেও পারবো না ফিলিংটা ভালো ছিল না আচ্ছা। অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে কেমন জানি লাগছে একটু অন্যরকম লাগছিল তো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম ইমরান তোমার তুমি কি ঠিক আছো তোমার কেমন লাগছে তখন বলে যে শুনবে আমারও কেমন জানি একটু ভালো লাগছে না আচ্ছা তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে একটা দোতলায় কোনার একটা রুম আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে হ্যাঁ আচ্ছা বাসাটা পুরো বাই দেবে বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই পুরো অ্যাবান ও মাই গড এটা তো ধুলা নাই ধুলা মানে আচ্ছা কিছু নাই কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই দু একটা শেলফ আছে মানে এই বাসাটাতে কেউই থাকে না কেউই থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান তখন আমি বললো আপনি যাবেন না বলল না ওকে সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয় পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে ওখানে সে থাকে সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না তার আচ্ছা। নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে দুটো রুমে গিয়ে না বেশ অন্যরকম মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না মানে গুজ বাম্প হচ্ছে খামা খাই মানে আচ্ছা। কেমন জানি লাগছে সো তখন আমি ইমরানকে বললাম ইমরান এই দুইটা রুম তো কেমন জানি লাগছে একটা কাজ করি তুমি একতলায় ওই রুমটাতে থাকো আমি দোতলায় রুমটাতে থাকি তা আমরা দুজন আলাদা হয়ে গেলাম স্পিড আপ সো সে নিচে আমরা উপরে আমি উপরে ওয়াকি টকিতে কথা বলছি কথা বলছি হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে বাচ্চাদের মতন করে ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কানতে চাচ্ছে কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপে ধরে তাহলে ধরে রাখে মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে মানে আটকে যাচ্ছে আর কি জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল সেও শুনেছে আমি দোতলাতেও শুনেছি একই আওয়াজ একই রকম এবং আচ্ছা। কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ ওকে ইমরান উপরে আসতে বলে যে শুনবে আপনি কিছু শুনছেন আমি বললাম হ্যাঁ আমি শুনছি তা আমরা আশেপাশে রুম টুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে আমরা দৌড়ে দুজন ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই ছাদে কিছু নাই নিচে ধূপ টাইপের একটা আওয়াজ হয়েছে ওকে আমরা আবার নিচে আসলাম নিচে এসে দেখলাম নিচে কিছু নাই তারপরে আমি দোতলা যে রুমটাতে ছিলাম ওই রুমে একটা ক্লজেট ছিল দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম ওটা পারছিলাম না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম ছাদ থেকে যখন নিচে আসলাম এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন খোলা ওকে সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি বাসাটা অনেক পুরানো ওটা তখন লুজ হয়ে গেছে আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে সো এটার সাথে ভৌতিক কিছু নাই সো ব্যাপারটা এরকম আচ্ছা বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওইরকম একটু ওরকম লাগছিল তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকি টকিতে নিচে একতলায় তখন ইমরান দোতলায় আমি আমরা আলাদা হয়ে গেছি ওয়াকি টকিতে ওকে বলছি আচ্ছা তুমি তো কিচেনের পাশে দেখো মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে আমি তুমি তো কিচেনের পাশে অনেক খিদে লাগছে দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাও নাকি ফাইজিং জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন কজ একটু কেমন লাগছিল আমার কথাটা তখন শেষ হয় নাই ঠিক আমার পায়ের পিছনে এক হাত পিছনের দিকে হবে মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি বাড়ি দিল আচ্ছা ঠাস করে একটা আওয়াজ এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি আমি সাথে সাথে ঘুরেছি যে কি এটা একটা অ্যাবান্ডেন্ট একটা বাসা দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিছু নাই কোনো একটা ফার্নিচার নাই হঠাৎ করে এটা কিসের আওয়াজ আমি ঘুরেছি ঘুরে আমি কিছু দেখিনি আওয়াজটা এতই জোরে হয়েছিল মানে বেশ জোরে ইমরানও দৌড়ি উপরে চলে এসেছিল যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে এবং তখন আমরা বেশ ভয় পেলাম তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট থার্টি মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি যাবতীয় জিনিসপত্র মানে আমি ঠিক এটা আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না নাথিং লাইক দ্যাট বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি এটা মানে আমি এখন বলছি না এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে যে বাসাটা সত্তর আশি বছর আগে বানানো হয়েছে সেই বাসায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে এগুলো জিনিস থাকার কথা না এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে oh যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি আচ্ছা। আছে ওই বাসায় মানে একটা রুম আছে রুমটার যে শেপ ফ্লোরের মধ্যে যে ডিজাইন দিস ইজ অ্যাবসার্ড এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল একটা মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি আমরা রাত সোয়া তিনটার দিকে আমরা বের হয়ে এসেছি আমরা থাকতেই পারিনি বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে শুনবে আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই কথা আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে ঘটনাটা যাই হোক নাই হোক আমরা সোয়া তিনটার সময় বের হয়ে চলে এসেছিলাম যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বললো যে শোন ভাই আমার শরীর অনেক খারাপ হচ্ছে রাইট আমরা শুয়ে পড়ছি আয়সা আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্র ভাই ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনারা যে অ্যাডের কাজের জন্য শুভ্রভাইকে আমি দিয়ে বললাম যে শুভ্রভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ আমার কাছে একটা ফুটেজ আছে এই ক্লিপটা আছে টেপটা আপনি রেখে দেন রেড ডটে পুরো লক আন্ডার লক এন্ড কি রাখেন এটা খোলার দরকার নেই আচ্ছা। এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো এখন দেখার দরকার নেই সেখানে এখানে কিছু জিনিসপত্র আমি দেখেছি যেটা বা আওয়াজ আছে আমার কাছে ভালো না এখন খুলতে চাই হ্যাঁ, না বেশ অশুভ লাগছিল হ্যাঁ শুরু ওটা ওইভাবেই রেখে দিয়েছিল এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি দুপুর বারোটার দিকে বোধহয় ঘুম থেকে উঠলাম ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর আমার একশো দুইয়ের মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউসলি সো oh আমার কথা হচ্ছে যে হয়তোবা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল এই জন্য হতে পারে মানে আমরা বলছি না কিন্তু আমি কিন্তু পার্সোনালি কো ইনসিডেন্সে বিশ্বাস করি না এবং এই যে এই ঘটনাটা ঘটলো এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমার আমি ভালো ছিলাম না তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল এবং গ্যাস ওয়াট আমরা ভৌতিক স্টিমটা আবার যখন ফর্ম করলাম ফর্ম করার পর প্রায় এক দেড় বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য তা আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম সো রেজলিউশনও ভালো ছিল না যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি আচ্ছা এ মানে তখন আমরা ভতিস টিম টুম সবকিছু ছিল না এই না সে না ওনার শরীর একটু খারাপ ছিল for long time so he like না এটা এখন দেখার দরকার নেই এসে কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন আচ্ছা। আমি আর জিবরান অনেকদিন ধরে শুনুন ভাই we want to go there আমরা যাব এই সেই হি রিফিউজড তখন বতিসের ব্যাপার ছিল না বাট হিজ লাইক না ওখানে আমি আমি আবার যাব একবার কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কি হচ্ছে কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাব না ওকে এই করতে করতে করতে ফাইনালি আমরা বলতে বলতে বলতে বলতে দেন উনি ফুটেজটা বের করলো আর কি আচ্ছা, এটা বেশ অনেকদিন পর এক দেড় বছর পরে হ্যাঁ, এক বছর এক বছর পর